প্রভুপ্রেমী আত্মারা প্রথমবার সৃষ্টি রচনা পড়লে অথবা জানলে এটা দন্তকথা বলে আপনাদের মনে হবে এখানে প্রভুপ্রেমী কাদের বলা হয়েছে প্রভুপ্রেমী তাদের বলা হয়েছে যারা পরমেশ্বর পরমাত্মার ভক্ত যারা সৃষ্টিকর্তাকে সম্মান করেন এবং ভক্তি করেন তাদের কথা বলা হয়েছে সর্ব পবিত্র গ্রন্থে প্রমাণকে ভাবে লেখা আছে অথবা আপনারা যদি শোনেন আর পড়েন তাহলে আপনারা সত্যি চিন্তায় পড়ে যাবেন যে আমরা আগে কি জানতাম আর এখন কি জানছি আপনাকে চিন্তা করতে বাধ্য হবেন যে বাস্তবিক সত্যর জ্ঞান এতদিন কোথায় লুকিয়েছিল তাই প্রার্থনার ধৈর্যের সাথে শুনুন এবং এই অমৃত জ্ঞানকে সুরক্ষিত রাখুন আপনার একশো এক পুরুষ পর্যন্ত কাজে আসবে পবিত্র আত্মা কৃপা করে সত্যনারায়ণ অবিনাশ্বর প্রভু সত্য পুরুষের দ্বারা সৃষ্টি বাস্তবিক জ্ঞানের রচনা আমি কিছু পয়েন্ট পয়েন্ট করে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এক নম্বর পয়েন্টে বলছি পূর্ণব্রহ্ম এই সৃষ্টির রচনাতে শতপুরুষ শতলোকের স্বামী অলক্ষ পুরুষ অলক লোকের স্বামী অগম পুরুষ অগম লোকের স্বামী এবং অনামী পুরুষ অনামী অকহর লোকের স্বামী এক পূর্ণব্রহ্ম আসলে বাস্তবে তিনি অবিনাশ্বর প্রভু বিভিন্ন রূপে ধারণ করে বিভিন্ন লোকে থাকেন ওই পরমাত্মার অন্তর্গত অসংখ্য ব্রহ্মাগুরু দ্বিতীয় নম্বর পয়েন্টে পরম ব্রহ্ম এই পুরুষ কেবল সাত সংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী এই পুরুষকে অক্ষম পুরুষ বলা হয় কিন্তু এখানকার সকল ব্রহ্মাণ্ড নশ্বর এই প্রভু বাস্তবে অবিনশ্বর নয় তিন নম্বর পয়েন্ট এই প্রভু একুশ ব্রহ্মাণ্ডের স্বামী ইহাকে খরপুরুষ জাতি নিরঞ্জন ও কাল নামে জানা হয় এই কাল অর্থাৎ পুরুষ ইহা সর্বব্রহ্মাণ্ড নাশবান উপরোক্ত তিন পুরুষের প্রমাণ শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় পনেরো নম্বর শ্লোকে ষোলো এবং সতেরোতে দেওয়া আছে আপনারা পারলে দেখে নেবেন এবং যাচাই করে নেবেন চার নম্বর পয়েন্টে বলছে ব্রহ্মা ব্রহ্মা এই ব্রহ্ম এর বড় ছেলে ব্রহ্মাই ব্রহ্মর বড় ছেলে বিষ্ণু দ্বিতীয় মেজ পুত্র এবং শিব তৃতীয় পুত্র ব্রহ্ম এর এই তিন পুত্রকে ব্রহ্মাণ্ডের এক এক বিভাবে গুণের স্বামী বা প্রভু ইহারা সবাই নাশবান বিস্তারিত বিবরণের জন্য অথবা ভালোভাবে বুঝতে চাইলে তাহলে ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন সর্বপ্রথম একমাত্র স্থান অনামি অনামি লোক ছিল তাকে অকহ লোক ও বলা হয় পূর্ণ পরমাত্মা এই অনামি লোকের একা থাকতেন এই পরমাত্মার বাস্তবিক ও আসল নাম কবির দেব অর্থাৎ কবির পরমেশ্বর ছিল সকল আত্মা এই পূর্ণ ধনির শরীর সমাহিত ছিল এই কবিদেবের পরমাত্মার নাম অনামী পুরুষ পুরুষ অর্থাৎ প্রভু পরমাত্মা মানুষকে নিজের স্বরূপ বানিয়েছে এই জন্য মানবকে পুরুষ বলা হয় অনামী পুরুষের এক লোমকূপের প্রকাশ সংখ্যক সূর্য থেকে বেশি ঠিক যেমন কোনো দেশের মাননীয় প্রধানমন্ত্রী শারীরিক নাম ও অন্য হয় পদের উপনামক নাম প্রধানমন্ত্রী তাই মিনিস্টার ইত্যাদি অনেক সময় প্রধানমন্ত্রী নিজের কাছে কিছু বিভাগ্য রাখেন সেই বিভাগের কাগজপত্রের উপর হস্তাক্ষর করার সময় এই বিভাগের পদের নাম লেখেন যেমন গৃহ মন্ত্রালয়ে নথিপত্রে স্বাক্ষর করার সময় গৃহমন্ত্রী লেখেন ওখানে এই ব্যক্তির হস্তাকারের শক্তি কাজ করেন তদন্তরূপে কবির পরমেশ্বর তেজপুঞ্জের ব্যবধান বিভিন্ন লোকের বিভিন্ন তেজপুঞ্জে আলাদা পৃথক হয় এই পূর্ণ পরমাত্মা কবিদেব অর্থাৎ পরমেশ্বর নিচের তিন লোকে রচনা শব্দে শক্তি দিয়ে করেন কি কি সেই তিনটে লোক অগমন লোক অলোক লোক সত্য লোক এই পূর্ণ পরমাত্মা অগম লোক ও প্রকট হন তিনি স্বয়ং অগম লোকেরও স্বামী এখানে পরমাত্মার উপমাত্মক নাম অগম পুরুষ এই অগম পুরুষের মানব সাদৃশ্য শরীরের এক লোম কূপের প্রকাশ খবর সূর্যে প্রকাশ থেকেই অধিক এই পূর্ব পরমাত্মা কবিদেব অর্থাৎ পরমেশ্বর অলক্ষ লোকের প্রকট হন তথা উপমাত্মক নাম অলক পুরুষ এই পরমেশ্বর তথা পূর্ণ প্রভুর মানব সাদৃশ্য শরীর তেজময় ও স্বয়ং প্রকাশিত এক লোমকূপে ছিদ্র প্রকাশ আরম্ভ সূর্য প্রকাশ থেকে বেশি এই পূর্ণ প্রভু শতলোকে ও প্রকট হন তিনি শতলোকের স্বামী তথা প্রভু এই জন্য উপমাত্মক নাম সত্যপুরুষ অবিনাশ্বর প্রভু অকালমূর্তি শব্দস্বরূপ রাম পূর্ণ ব্রহ্ম পরমক্ষ ব্রহ্ম ইত্যাদি এই প্রভু অর্থাৎ শতপুরুষ কবিরদেবের মানব সাদৃশ্য তেজময় শরীরের এক লোমকূপের প্রকাশ কোটি কোটি সূর্য চন্দ্রমার প্রকাশ থেকেই বেশি এই কবির সত্যপুরুষ রূপে শতলোকে বিরাজমান হয়ে প্রথমে সত্যলোককে অন্য রচনা করেন বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ধরনের ভিডিও ফেসবুকে দেখার জন্য ডেসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটিকে ফলো করে পেজটিকে ফলো করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ